নমস্কার হারিয়ে যাওয়া ঝুমুর আজকে দু নম্বর পর্ব আমি আপনাদের সাথে অরূপ রায় আজকে সামান্য দু একটা কথা বলেই আমরা গানে চলে আসব আজকে আমরা শুনব চৈতালি ঝুমুর চৈত পরবের গান একটা ব্যাপার যে আমরা যেমন আজকাল গান বলতে একটা পূর্ণাঙ্গ গান অনেক সময় যেটা আমরা আধুনিক অর্থে স্থায়ী অন্তরা সঞ্চারী এরকম যে ভাগ ঝুমুর কিন্তু সেইভাবে ছিল না সাধারণভাবে তাদের খাটাখাটনির ছন্দের মধ্যে দিয়ে তাদের শরীরের ছন্দে গলার সুরে তাদের কাব্যিক মনোভাবের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে দুটো একটা পদ দু চার লাইনের চাষবাস করতে করতে যেমন একদল হয়তো দু চার লাইন বলেছে আর একদল তার উত্তরে আবার দু চার লাইন বলেছে তো এইভাবে ঝুমুর কিন্তু খুব ছোট ছোট পদের বিষয় ছিল পরবর্তীতে স্বভাবতই সময়ের গতিতে কালের গতিতে এটা অনেকগুলো পদ বিশিষ্ট গান হয়েছে যদিও এখনও লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে গানের আগের পদের সঙ্গে হয়তো পরের পদের ভাবনার প্রত্যক্ষ সরাসরি কোনো সম্পর্ক নেই তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার আজকে যে গানটা গাইব সেই গানটা অত্যন্ত জনপ্রিয় প্রাচীন একটি ঝুমুর গান চৈতালি ঝুমুর তো এই গানে একদিনকার হলুদ বাটা তিন দিনকার বাসি মেয়ে শ্বশুরবাড়িতে আছে তার বন্ধু গঙ্গা জলে এসছে চৈত পরবে তো সে বন্ধুর চৈত পরব শেষ হয়ে গেছে ফিরে যাবে তো সে তাকে বাপের বাড়িতে বন্ধুকে খবর পাঠাচ্ছে তার যাপনের খবর তার মনের খবর সেই নিয়ে এই গান একদিন ক্যার হলুদ বাটা তিন দিন ক্যার বাসি শোনা যাক গানটা একদিন কর হলো যে বাটা তিন দিন বাসি একদিন কর হলো যে বাটা তিন দিন বাসি চোত পরব চোত পরব পুরে গেল গে গঙ্গা জল কে দেখা দেখি কে মাখা মাখি কে দেখা দেখি কে মাখা মাখি তাই ঘুরে দেখিতে আসি নদী ধারের কাশি তাই ঘুরে দেখিতে আসি ওই আমার জামকুরিকে বলে দিবি হে গঙ্গা জল বড় সুখে আছি এ বড় সুখে আছি বড় সুখে আছি এ বড় সুখে আছি নাম ডালিল তুই যাস না খালে খালে জাম ডালিল তুই যাস না খালে খালে খোদা বড় বিঁধে বিধে দিবে মোর বিজালাই জনি খোদা বড় হলে বিধে দিবে মোর বিজালাই জনি তুই মোর বিজালাই জলে চৈতে মাসে ছাতু কুড়া চৈতে মাসে ছাতু কুড়া চালে শুকালো খে চৈতে মাসে ছাতু কুড়া চালে শুকালো গে কাল যে বধু মারেছিলে আজও দুঃখ আছে হে কাল যে বধু মারেছিলে আজও দুঃখ আছে হে একদিন কের হল দেবাটা তিন দিন কের বাসি চৈত পরব চৈত পরবে ফুরাই গেল গে গঙ্গা জল এ দেখা দেখি কে হলদ মাখা মাখি কে দেখা দেখি কে হলদ মাখা মাখি কে দেখা দেখি কি মাখা মাখি নমস্কার আশা করি এই গান আপনাদের শুনতে ভালো লাগবেই